মা বাপের প্রতি সদাচরণ সদাচরণ মা বাপের প্রতি ভালো আচরণ ভালো মা বাপের প্রতি এহসান করা এহসান করা এই বিষয়ে এই বিষয়ে আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুহাদ্দিস ইমাম আলাইহি একটা ওয়াকিয়া নিয়ে আসলেন আল আদাবুল মুফরাদ মুফরাদ এই কিতাবের ভিতরে এই কিতাবের ভিতরে বন ইসরায়েলের বিরাট বড় একজন বুজুর্গ ছিলেন জঙ্গলের ভিতরে তিনি ইবাদত বন্দী করতেন বাড়ি ঘরে যেতেন না লোকালয়ে যেতেন না কিন্তু দেখুন ইসলামে বৈরাগ্য ইসলাম শরীয়তে বৈরাগ্য জায়েজ নয় হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনে বিয়ে শাদী করেন নাই ঘর সংসার করেন নাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা মানুষদের কাছে প্রচার করতে লাগলেন এই বৈরাগ্যবাদ শোনো তোমরা বিয়ে শাদী করো বাচ্চা কাচ্চা হয় সংসার নিয়ে চিন্তা করো ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করো এত কিছু তোমরা কখন করো আমি তো কবরের চিন্তায় হাসরের চিন্তায় আখিরাতের চিন্তায় তো বাসি না তোমরা এত কিছু চিন্তা ভাবনা কখন করো লোকদের ভিতরে তিনি এইভাবে প্রচার করতে লাগলেন কিছু লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ করলেন ওসমান জিন্নুরাইন আপনার রাসূলুল্লাহর একজন জলিল কদরের সাহাবী হযরত আবু আবু রাদিয়াল্লাহু তাআলা উনি তো মানুষদেরকে ঘর সংসারের ব্যাপারে নিরুৎসাহী করছেন উনি তো বিয়ে শাদীর ব্যাপারে নিরুৎসাহী করছেন এখন এরকম যদি হয় তাহলে তো লোক বিয়ে শাদী করবে না ঘর সংসার করবে না বাচ্চা কাচ্চা হবে না হযরত ওসমান তাকে ডাকলেন খুব মায়া করে দয়া করে তাকে বুঝালেন আবু জর আমি তোমার কথা জানি এই দুনিয়া থাকার জায়গা নয় দুদিনের পৃথিবী কখন মৃত্যু আসবে ইদা জালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যু কখন আসবে এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে আমি জানি আবু জর বিশ্বনবী যদি বিয়ে না করত আমিও বিয়ে করতাম না বিশ্বনবী যদি ঘর সংসার না করত আমিও ঘর সংসার করতাম না আল্লাহর নবী যদি সমাজ পরিচালনা না করত আমিও সমাজ পরিচালনা করতাম না আল্লাহর নবী যদি রাষ্ট্র পরিচালনা না করতেন আমিও করতাম না হযরত আবু যর গিফারিকে তিনি এই বুঝ দিলেন এবং বললেন বৈরাগ্য জীবন যাপন করিও না বন্ধুরা আমার হযরত আবু যর গিফারি সূত্র ধরেই বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির একটা হাদিস এনেছেন হাদিস হযরত

যদি দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকা নিয়ে আমি আবু বকর সিদ্দিকের মতো বড় বুজুর্গ পৃথিবীতে নবীদেরকে বাদ দিলে সৃষ্টির ভিতরে তার মতো বড় বুজুর্গ পৃথিবীতে হয় নাই আর হবে না আবু বকর সিদ্দিক ছিলেন খুব বড় মাপের একজন ব্যবসায়ী কত ঠিক কিনা বলুন সুতরাং দুনিয়ার ভিতরেই থাকতে হবে দুনিয়ার ভিতরেই আখেরাতকে খুঁজে বের করতে হবে আর দুনিয়া মাজরাতুল আখেরা মাজরা হলো শস্য ক্ষেত ফসলের মাঠ সুতরাং আখেরাতের ফসল যা কিছু এটা উৎপাদন দুনিয়াতেই করতে হবে তো এখন এই জোরাই সে একটা জঙ্গলের ভিতরে দিন ভর রোজা রাখে রাত জেগে এবাদত বন্দি করে মা গর্ভধারিণী মা স্তন্যদায়িনী মা জনম দুঃখিনী মা তাকে দেখার জন্য মায়ের দিলের মধ্যে খুব দরদ মা একদিন দুদিন ওই জঙ্গলে আসে আর

নফল নামাজ বড় না মা বাপের ডাকে সারা দেওয়া বড় মা বাপের ডাকে সারা দেওয়া বড় জোরাজের মা একদিন দুই দিন তিন দিন জোরাজকে যখন পেল না পেল না একটা বড়দোয়া করলো আল্লাহ আমার সন্তান আমার সাথে কথা বললো না মুখটা কেউ দেখাইলো না ও মা মাবুদ বেশার মুখ না দেখে বেশার মুখ না দেখাই আমার সন্তানের মৃত্যু আমি মা মায়ের মুখ যখন দেখলাম তখন ওরে তুমি কার মুখ দেখাইও নষ্টা ভ্রষ্টা নারী তার মুখ দেখাইও তার মানে তাকে বেইজ্জত করিয়ে তুমি মৃত্যু দিও মায়ের মঞ্জুর হয়ে গেছে মা বোনরা যারা আছে মা বোনরা যারা আছে বিশেষ করে আমার মায়ের আমার বোন সম্পর্কে যারা আছেন তারা তো আমার খালা তারা তো আমার খালা নানীদের এখন আর নাই নানীদের নানীদের সিঁড়ি দুনিয়া থেকে চলে গেছে আমি খালাদেরকে বলবো খালাদেরকে বলবো আমি আমার মামিদেরকে বলবো মামিদেরকে আমি আমার বোনেদেরকে বলবো এবং কলিজার টুকরা নয়নের পুতুলি আমাদের মেয়েদেরকে বলবো এই ওয়াজটা তোমাদের ভালো করে শোনা দরকার নারীদের ভিতরে একটা অভ্যাস সে নবীর বউ হোক আর পাবলিকের বউ হোক নারীদের ভিতরে একটা নারী শুভ লোক চরিত্র হলো নারীরা অল্পতেই ভৎসনা করে অভিশাপ দেয় অভিশাপ দেয় আর

এটা মাহবুবদের একটা একটা মেয়েলি বা মানবিক স্বভাব তো মা সে যত বড় আবেদা নারী হোক নারী তো সে একটা নারী ওই যে অভিশাপ দেওয়ার একটা স্বভাব তার মধ্যে একদিন দুই দিন তিন দিন সন্তানকে দেখার জন্য জঙ্গল এসেছে সন্তান নফল নামাজে ব্যস্ত মায়ের ডাকে সাড়া দেয় না মা একটু অধৈর্য হয়ে আল্লাহর কাছে একটা করলেন আল্লাহ আমার সন্তান আমার মুখ দেখলো না মুখ না দেখাইয়া তার মৃত্যু দিও মৃত্যু দিও মঞ্জুর হয়ে গেল দোয়া হয়ে গেল দোয়া জগৎ বিখ্যাত মুফাসসির মুফাসসির জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের ভিতরে নিয়ে এসেছেন বন্ধুরা আমার বন্ধুরা আমার বলেন আল্লাহর হাবিব বলেন দোয়া মঞ্জুর হয়ে গেল ওই দেশের একজন দুশ্চরিত্রা নারী ওই দেশের কাছে অভিযোগ করলো বাদশাহ অমক এলাকায় আপনার একটা জঙ্গল আছে ওই জঙ্গলের ভিতরে একজন বুজুর্গ দরবেশ আছে নাম হলো জুরাইজ সে আমার সাথে অবৈধ কাজ করেছে স্নায় লিপ্ত হয়েছে আমাকে বিবাহের প্রলোভন দিয়েছে কিন্তু আমার স্ত্রীর অধিকার দেয় না তার তার সাথে দৌহিক সম্পর্কের কারণে আমার গর্বে বাচ্চা হয়েছে এই হলো আমার বাচ্চা এই যে আপনার কাছে উপস্থাপন করলাম ও বাচ্চা আপনি একজন ন্যায়পরায়ণ বাচ্চা আপনার কাছে আমি এর বিচার চাই উপযুক্ত শাস্তি তার চাই বাচ্চা খুব রাগ হলো এতদিন শুনেছিলাম জোরাইজ ভালো মানুষ এতদিন শুনেছিলাম জোরাইজ বুজুর্গ মানুষ কিন্তু এখন তো দেখি বুজুর্গের তলে তলে অনেক অপকর্ম খারাপ কাজ বাচ্চা তার সেনাবাহিনী পাঠালেন সৈন্য পাঠালেন সৈন্য যাও জঙ্গলে গিয়া ওই ভণ্ড প্রতারক দরবেশকে গ্রেফতার করে নিয়ে আসো আর ওখানে তার যা কিছু আছে সব ভেঙে চুরে ধুলার সঙ্গে পিটায় দেবে বাচ্চার হুকুমে সেনাবাহিনীর লোকজন চলে গেল জুরাইজকে গ্রেফতার করলো তার ওখানে যা কুড়ে ঘর আছে ইবাদত বন্দিগির যা কিছু আছে সব ভেঙে চুরে মাটির সঙ্গে মিটা গিয়া জুরাইজকে গ্রেফতার করে নিয়ে এলো জুরাইজ জিজ্ঞেস করলো আমারে কেন গ্রেফতার করলো কি অপরাধ আমার কি অন্যায় আমি করেছি বলল তুমি একটা শব্দ বেশি প্রতারক তুমি একটা ভেষধারী প্রতারক ও জুরাইজ তুমি একজন যুবতী নারীর সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়েছ ওই নারী গর্ভবতী হয়েছে তাকে তুমি বিবাহর প্রলোভন দিয়েছো ওই নারীর বাচ্চা হয়েছে সেই বাচ্চা সহ নারী তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তুমি তাকে অধিকার স্ত্রীর অধিকার দেওয়া নাই জুরাইজ বলে আমি এরকম কোন ঘটনা জানি না এরকম কোন নারীকে আমি চিনি না যতই বলে কোনো কাজ হয় না যতই বলে কোনো কাজ হয় না এবার সত্যি সত্যি জুরাইজকে বিচারের মুখোমুখি করা হলো বাদশাহ খুব ক্ষিপ্ত হলো বলল জুরাইজ অন্য কেউ হলে আমি তাকে এই জেনার শাস্তি দুশো দোররা মারতাম কিন্তু তুমি যেহেতু একজন সুফি দরবেশের ভেষ ধরে এই অবৈধ অপকর্ম করেছ আমি তোমাকে দুইশো দোররা মারব না আমি হুকুম দিলাম আমি তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করব যাতে করে আমার বিচার গোটা দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে তোমার মতো ভালো মানুষের ভেষ ধরে অবৈধ অপকর্ম করলে তাদের শাস্তি এমন কি হয় অন্য কেউ হলে জেনার দেয় আমি তাকে শাস্তি অন্যরকম দিতাম কিন্তু তোমাকে আমি কঠিন শাস্তি দেব যুবরাজকে জেলের ভিতরে বন্দী করা হলো বন্দী করা হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দিন ক্ষণ ঘোষণা করা হলো ঘোষণা করা হলো জুরাজ জবির রাতে সেই দায় পড়ে আল্লাহর কাছে কাঁদ দেওয়া আল্লাহ আমি তো এমন একটা অপকর্ম করি নাই এমন একটা বৈধ কাজ আমি করি নাই আল্লাহ তাআলা এমন জিল্লতি আমার কেন এলো এমন অসম্মান আমার কেন হলো জীবন যাক ও মাবুদ এই জীবন তুমি একদিন একদিন নেবেই নেবে জীবন চলে যাক তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু গোটা দুনিয়ার মানুষ আমাকে একটা দুশ্চরিত্রবান মানুষ হিসেবে জানলো চরিত্রহীন মানুষ হিসেবে জানলো আমার ইজ্জত যায় জীবন যায় দুইটা একসাথে আল্লাহ তাআলা তুমি ইজ্জতের মালিক জীবনের মালিক ও মালিক তুমি যদি চাও আমার ইজ্জত বাঁচাতে পারো তুমি যদি ইচ্ছে করো এই গোলামের জীবন ভিক্ষা দিতে পারো আল্লাহ তাআলা দিলের মধ্যে এলকায়েল হাম দিয়া দিলেন ও জুলাইস জুলাইস তোমার এই যে জিল্লতি অপমান অপদস্ত এর কারণ হলো তোমার মায়ের বরদোয়া তোমার মা তোমাকে বরদোয়া করেছে ওই বরদোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি জোরাজকে মৃত্যুদণ্ড তুমি এই কার্যকর হওয়ার আগে আছে নাকি তুমি জোরাইস চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমার একটাই মাত্র ইচ্ছা আমার মাকে যদি এই জেলখানায় আনা হতো আমি আমার মায়ের পা ধরে একটু ক্ষমা চাইতাম ক্ষমা চাইতাম আমি আমার মায়ের পা ধরে তার কাছে আমি অন্য অভিনয় করে একটু এরপরে আমার শাস্তি যা তো সত্যি বাদশাহ সত্যি পক্ষ থেকে তাকে অনুমতি দেওয়া হলো এবং জেলখানার কর্তৃপক্ষ তার মাকে আনলো মা যখন জানতে পারলো যে তার সন্তান শাসি হয়ে যাবে ও যুবকেরা এই দুনিয়ায় মা বাপ সন্তানের প্রতি যতই নারাজ হোক একটু বরদোয়া করে বটে তবে সন্তানের কোন বিপদ আপদ যখন হয় তখন কিন্তু মা বাপের দিলে খবর হয়ে যায় মা বাপের দিলে খবর হয়ে যায় সন্তান তুমি যত কষ্ট মা বাপকে দাও যত কষ্ট তুমি মা বাপকে দাও আল্লাহর কসম মা বাপের কলিজার ভেতর দশটা আঘাত যদি করো তারপরও মা বাপ তোমাকে ধর্দোয়া দেয় কষ্ট পায় চোখের পানি ফেলে বিরোধিতা করে কিন্তু তোমার জন্য মা বাপের কলিজায় একটু হলেও কাঁদে ঠিক কিনা বলুন ঠিক কিনা বলুন বন্ধুরা আমার সেই মায়ের কাছে যখন বলা হলো মা পাগলনির মতো পাগলনির মতো ছুটে এলেন এবং জোরাইস এবং মায়ের পা ধরে কাঁদ মা আমার তো জীবন যাচ্ছে ইজ্জত যাচ্ছে মা তুমি বিশ্বাস করো ওই মহিলাকে আমি চিনি না এমন কোন নারীর সাথে আমার অবৈধ কোনো প্রণয় অবৈধ কোনো সম্পর্ক হয়নি এবং আমি এর দ্বারা কোনো বাচ্চার বাবা হইনি মা বলল বাবারে বুঝতে পেরেছি ঘটনা কোথায় হয়েছে ঘটনা কোন জায়গায় হয়েছে তা আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো মা বাড়ি চলে গেলে এবার মা নামাজে আল্লাহকে ডাক দিলেন মায়ের দোয়া আল্লাহ কি না বাইজিদ বস্তামির মা বস্তামির মা বাইজিদের কাছে পানি চেয়েছিল ছোট্ট মানুষ বাইজি পানি আনতে দেরি হয়ে গেল ওই কুয়া থেকে পানি এনে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে আছে মা অসুস্থ মানুষ ঘুমিয়ে পড়লেন শেষ রাতে ফজরের টাইমে মায়ের সজাগ হলো চেতনা ফিরে এলো মা দেখলো বাইজি পানির পেয়ালাটা নিয়ে শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতেছে দাঁড়িয়ে আছে বাইজি তুমি আমার মাথার কাছে দাঁড়িয়ে আছো কেন বললো মা তুমি পানি চেয়েছিলে তো পানি চেয়েছিলাম তো পানি রেখে চলে গেলে না কেন ও মা তুমি অসুস্থ কোন সময় আবার ঘুম থেকে উঠবে আবার পানি চাইবে এই চিন্তা করে পানির পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে আছি মায়ের কলিজার ভিতরে লাগলো মা তার নিজে নবীর কম্বলটা দিয়া বাইজিদকে ঘুম পাড়াইয়া শোয়াইয়া মা নামাজের ভিতরে সেজদা পড়ে আল্লাহর কাছে বলল আল্লাহ আমি আমার মায়ের দোয়া কবুল হয় জুরাইজের মা দা পড়ে বললো আল্লাহ

আল্লাহ তাআলা আমার ছেলের জীবন চলে যাচ্ছে আমার ছেলের इज्जत সম্মান চলে যাচ্ছে ও আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ জীবনের মালিক তুমি আল্লাহ আল্লাহ তাআলা মায়ের দোয়া যদি তুমি কবুল করো মায়ের নেক দোয়া তুমি কবুল করবে আল্লাহ তাআলা আমার সন্তানের জীবন আর ইজ্জত দুটি তুমি ফিরিয়ে দাও বন্ধুরা আমার ভাইরা আমার ও মুরব্বী বাবা জিরা আমার বাবা জিরা আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলা দিলের ভিতরে দিলেন তুমি ফাঁসির আগে বাদশাকে বলো বাদশা আপনি তো একতরফা সাক্ষী নিয়ে বিচার করলেন আমার পক্ষ থেকে কোনো সাক্ষী নিলেন না যদি তোমার পক্ষ থেকে বাদশা কোনো সাক্ষী নিতে চায় অবৈধ কাজ করেছে মহিলা ওই দুশ্চরিত্রা মহিলা ওই বাচ্চাটাকে তুমি সাক্ষী মেনে নিও বাচ্চাটাকে তুমি সাক্ষী বানায় দিও আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার জবান আমি আল্লাহ খুলে দেব